আমরা তোমায় জানিব তুমি যে নয়ার কথা ব্যস্ত হাত তোলা মনের ছাতিম তোলা শহরের ইতিহাস জানি মিছিলের হাসপাস সয়াল গরম আর পরেশের ফুচকা তরুণীর আহ্বান সঙ্গে শরীর যে হাসি শপিং মল চ্যাম্পিয়ন গ্রাউন্ড দেখে হাসি কংক্রিট জঙ্গল পুরসভার মাঠ আর দিঘির পাড়ের ঘাট দশক পাঁচেক বাদেও আমি রামপুরহাট Thank you. রামপুরহাট রামপুরহাট রামপুর রামপুরহাট আমরা তোমারি রামপুরহাট শহরের রানী গো আমরা তোমায় জানি গো তুমি যে নলার কথা অফিস টাইমে ভিড় আমার ঘর পুকুরে আমার শহর নয় আমার বেঁচে থাকার জয় সখী পাখি ওপরি পাখি তপসা আপোষ নেই কোনো আফসোস মেডিকেল কলেজ হাজি নলেজ হলো পার্কার সুইমিং পুল ভালো মন্দের নিয়ে দ্বন্দ্ব মনে আনন্দের নেই কুল নীলপাড়ের ওই মাঠ নিয়ে সিন্ধুপুরের হাত দর্শক বাদেও আমি কি আর রামপুরহাট মৌসুমে লেখা বিশ্বে ফাগুনে আমার ঠিকানাই আমার প্রথম পরিচয় পাঁচ কথা পেরিয়ে স্টেশন কথাটা দশক পাঁচেক বাদে আমি কেয়ারক রামপুরহাট আমরা তোমারি রামপুর দশম পাঁচেক বাদে আমি গেলাম রামপুর শহরের রানী গো আমরা তোমায় জানি গো তুমি যে নয়া রূপকথা বাদে আমি কেরা রামপুরহাট রামপুরহাট রামপুরহাট রোমরে বাড়ি রামপুরহাট আমরা তোমারি রামপুরহাট পাঁচেক বাদে আমি কেরা রামপুরহাট